আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে বড় ভাই চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের নতুন বছর খুব ভালো কাটলো প্রথম দিন দুই হাজার তেইশের প্রথম দিন খুব ভালো কাটলো তো আজকে আপনাদের সামনে একটা গেম প্লে নিয়ে আসতেছি সেটা দুই হাজার বাইশে রেকর্ড করা তো আজকে ভিডিওটি দেখবেন তো ছোট্ট একটি ইন্টোর মাধ্যমে আজকের ভিডিও শুরু হয়ে যাক Take him from the yard. Arr. পরে চলে আসলাম আমি ভিডিওতে আর আমি আছি আমার সাথে স্কোয়াড আছে আমি আছি আমার টিমমেটরা খুব সুন্দর মতনই একটা গেম প্লে দিয়েছিল তো আজকে এই ম্যাচটা আপনারা দেখতে থাকুন ম্যাচটার মধ্যে আমি কোনো কথা বলবো না শুধু প্রথমে বলবো এতটুকুই বলবো ভিডিওটি যদি আপনার মাঝে ভালো লাগে বা গেম প্লে যদি এরকম গেম প্লে দেখতে চান যে আপনি গেম প্লে করবেন বা গেম প্লে এরকমভাবে দেবো আমরা তো যদি গেম প্লে দেখতে চান আমার গেম প্লে যদি দেখতে চান শুধু অল টাইম গেম প্লে থাকবে ভিডিওতে আর আমি চাচ্ছি আপনাদের মাঝে কিছু গিবয় করতে দুইটা উইকলি গিবয়ে দিব আর পাঁচশো ডায়মন্ড গিবয়ে দিব আর যারা যারা এই উইকলি আর পাঁচশো ডায়মন্ড গিবোয়েতে পার্টিসিপেট করতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওতে আমি বলে দিব কবে কখন কিভাবে এই উইকলি আর পাঁচশো ডায়মন্ডে টপ আপ টপ আপ করে দিব সেটা কিভাবে করে দিব অথবা দেখা গেছে যে পাঁচশো ডায়মন্ড না ছশো দশ ডায়মন্ড ছশো দশ ডায়মন্ড টপ আপ প্লাস একটা উইকলি আর একশো ডায়মন্ড টপ আপ যে জিতবে তাকে ছয়শো ডায়মন্ড দশ ডায়মন্ড দিব সেকেন্ড পুরস্কার একটি উইকলি আর তৃতীয় পুরস্কার হবে একশো পনেরো ডায়মন্ড সো এই গেম প্লের যে পার্টিসিপেন্টের ভিডিওটা থাকবে এইটাতে যদি আপনারা জয়েন করতে চান গিবয়ে ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো আপনারা গেম প্লে দেখতে থাকুন আর আমি নেক্সট ভিডিওতে বলে দিব আবার ভিডিওর শেষে বলে দিব যে নেক্সট ভিডিওতে কি আসবে এবং নেক্সট ভিডিওতে কি কি আসবে আর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে একটা লিরিক্স কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব আপনারা দেখতে থাকুন তো বাই বাই আজকের মতো এখানে রাখি আপনারা গেম প্লেটি উপভোগ করুন আল্লাহ হাফেজ চলে আসলাম আপনাদের মাঝে আবারও তো আপনারা গেম প্লেটি উপভোগ করলেন কেমন সেটা কমেন্টে অবশ্যই বলবেন আর আমি নেক্সট ভিডিওতে একটা ইভেন্টের মাধ্যমে একটা ইভেন্টের ভিডিও আসবে সেটা ছিল সাকুরা বান্ডিলটা বের করার ভিডিও তো ওই ভিডিওটা বের করব আর বের করার ভিডিওটা দিব কিভাবে বের করেছি সেটা দিব আর সাথে সাথে বলে দিব আমরা কবে কিভাবে কিভাবে কাস্টমটা খুলব আপনাদের অবশ্যই